বর্তমান সময়ে বাংলাদেশের শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান ও আনুষাঙ্গিক কার্যক্রম সব কিছুই বৃদ্ধি পাচ্ছে দিন দিন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কথা না বললেই নয় বর্তমানে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উনপঞ্চাশটি যার মধ্যে চালু রয়েছে পঁয়তাল্লিশটি বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি বাংলাদেশের সেরা দশটি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা এই লিস্টটি সাজিয়েছি ওয়ার্ল্ড র্যাঙ্কিং বিবেচনা করে বিশ্ব র্যাঙ্কিংয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পজিশন আগে তাকে আগেই রাখা হয়েছে তো চলুন জেনে আসা যাক কোন দশটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে আমাদের এই তালিকায় নাম্বার টেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা ও গবেষণায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি অন্যতম বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এর সংক্ষিপ্ত নাম কুয়েট এটি খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে উনিশশো সালে খুলনা জেলার ফুলবাড়ি গেইটে প্রতিষ্ঠিত হয় এবং পরে দুই সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় এই বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদে আঠারোটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয় এখানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় হাজার শিক্ষার্থীদের জন্য ষাটটি আবাসিক হল রয়েছে বিশ্ববিদ্যালয়ের official website KUET dot AC dot BD number nine Rajshahi প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি রাজশাহীর মতিহার থানার তালাইমারিতে একশো বান্ন একর জায়গা নিয়ে অবস্থান করছে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর সংক্ষিপ্ত নাম রুয়েট বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় তিন হাজার ছয়শো ছেচল্লিশ জন চারটি পূর্ণাঙ্গ অনুষদের অধীনে মোটামুটি আঠারোটি ডিগ্রি প্রদানকারী বিভাগ আছে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল সংখ্যা আটটি যার মধ্যে ছেলেদের সাতটি এবং মেয়েদের একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হল RUET dot AC dot BD number eight Khulna বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি খুলনার গোল্লামারিতে একশো ছয় একর জায়গা নিয়ে অবস্থিত এটি স্থাপিত হয় উনিশশো সালে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা পাঁচ হাজার ছয়শো ষোলো জন এখানে ছয়টি অনুষদের অধীনে আঠাশটি ডিসিপ্লিন এবং একটি ইনস্টিটিউট রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সংখ্যা হলো পাঁচটি যার মধ্যে ছেলেদের তিনটি এবং মেয়েদের দুইটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হলো KU dot AC dot BD number seven Chattogram বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় এর অবস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে বিশ্ববিদ্যালয়ের আয়তন হল দুই হাজার একশো একর এটি উনিশশো সালে স্থাপিত হয় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা হল সাতাশ হাজার আটশো উনচল্লিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের অধীনে চুয়ান্নটি বিভাগ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে সর্বমোট বারোটি হল রয়েছে যার মধ্যে ছেলেদের আটটি এবং মেয়েদের চারটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা CU dot AC dot BD number six Jahangirnagar বিশ্ববিদ্যালয় উনিশশো সালে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি ঢাকা সাভারের নবীনগরে অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়ের আয়তন হল সাতশো একর বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে পঁয়ত্রিশটি বিভাগ রয়েছে যেখানে শিক্ষার্থী সংখ্যা ষোলো হাজার সাতশো একাশি জন আবাসিক হলের সংখ্যা ষোলোটি যার মধ্যে ছেলেদের জন্য রয়েছে আটটি এবং মেয়েদের জন্য রয়েছে আটটি হল বিশ্ববিদ্যালয়ের official website J UNIV dot edu number five Bangladesh কৃষি বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে স্থাপিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে বারোশো পঞ্চাশ একর জায়গা জুড়ে অবস্থিত আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এর সংক্ষিপ্ত নাম বাকৃবি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা চার হাজার দুশো ছিয়ানব্বই জন বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদ এবং একচল্লিশটি বিভাগ রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট এগারোটি হল রয়েছে যার মধ্যে ছেলেদের নয়টি এবং মেয়েদের জন্য রয়েছে চারটি হল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা BAU dot edu dot BD number four Rajshahi বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং দেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালের ছয় জুলাই এটি রাজশাহীর মতিহার থানার বিনোদপুরে সাতশো তিপ্পান্ন একর জায়গা জুড়ে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা আটত্রিশ হাজার দুইশো একানব্বই জন রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বমোট এগারোটি অনুষদের অধীনে উনষাটটি বিভাগ রয়েছে এবং অভিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একচল্লিশটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সংখ্যা সতেরোটি যার মধ্যে ছেলেদের এগারোটি এবং মেয়েদের জন্য ছয়টি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হল R U dot AC dot number three Shahjalal বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের অন্যতম তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে স্থাপিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি বড় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আয়তন তিনশো একর এটি দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা সাস্ট বা সাবিপ্রবি নামেও পরিচিত বিশ্ববিদ্যালয়ের official website SUST dot edu সাস্টে নয়টি অনুষদের অধীনে সাতাশটি বিভাগ রয়েছে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় নয় হাজার বাংলাদেশের একমাত্র সার্চ ইঞ্জিন পিপিলিকা এই বিশ্ববিদ্যালয়ের অবদান এছাড়াও বাংলাদেশে প্রথম কথা বলা রোবট তৈরি করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে রাখা ভালো বিশ্ববিদ্যালয়টি দুই সালে বাংলাদেশের সেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড পায় নাম্বার টু বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো ছিয়াত্তর সালে স্থাপিত হলেও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় উনিশশো সালে এটি বুয়েট নামে পরিচিত বিশ্ববিদ্যালয়টি ঢাকার পলাশী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা BUET dot AC dot BD বর্তমানে বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় নয় হাজার দুইশো চৌত্রিশ জন বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদের অধীনে আঠারোটি বিভাগ রয়েছে টোটাল আবাসিক হলের সংখ্যা আটটি নাম্বার ওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে ঢাকার শাহবাগে স্থাপিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়তন ছয়শো একর বিশ্ববিদ্যালয়ের official website DU dot AC dot BD বর্তমান শিক্ষার্থী সংখ্যা সাঁত্রিশ হাজার আঠারো জন বিশ্ববিদ্যালয়টিতে তেরোটি অনুষদের চুরাশিটি বিভাগ রয়েছে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য চোদ্দোটি এবং ছাত্রীদের জন্য পাঁচটি আবাসিক হল রয়েছে বাংলাদেশের সেরা দশটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ